তুমি কি দেখেছো কবু জীবনে আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ঘর তিলে তিলে তার ঘর তুমি কি দেখেছ কবু জীবনের প্রতিদিন কত খবর আসেছি কাগজের পাতা পড়ে জীবন পাতার অনেক খবর রয়ে যায় প্রতিদিন কত খবর আসেছি কাগজের পাতা পড়ে জীবন পাতার অনেক খবর রয়ে যায় কেউ তো না প্রাণের আকুতি বারে বারে শিখে যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না দুঃখের দমনে করুন রোদনে তিলে তিলে তার ঘর তিলে তিলে তার ঘর তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দমনে করুন রোদনে তিলে তিলে তার ঘর তিলে তিলে তার ঘর তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়